আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আজ আমরা যাচ্ছি বাংলাদেশ জাতীয় সংসদ ভবন ন্যাশনাল পার্লামেন্ট হাউসে ঢাকার যে কোনো প্রান্ত থেকে private car motorcycle CNG bus যে কোনো ট্রান্সপোর্টে আসতে পারেন জাতীয় সংসদ ভবনে রাজধানী ঢাকার বাংলা নগরে অবস্থিত এই জাতীয় সংসদ ভবন যেটি বাংলাদেশের অন্যতম স্থাপত্য নিদর্শন শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক স্থাপত্য শিল্পের মধ্যেও এটি শীর্ষস্থানে অবস্থান করবে আমেরিকান স্থপতি লুই আইকানের নকশায় উনিশশো সালে এর নির্মাণ কাজ শুরু হলেও শেষ হয় উনিশশো সালে এবং একই বছর আঠাশ জানুয়ারি এটি উদ্বোধন করা হয় বাইরে থেকে যে কেউ এই সংসদ ভবনের সৌন্দর্য উপভোগ করতে পারে একসময় সংসদ ভবনের সিঁড়ি পর্যন্ত বসার সুযোগ ছিল প্রায় এক যুগেরও বেশি সময় ধরে নিরাপত্তার স্বার্থে সেটি এখন রেস্ট্রিক্টেড অবস্থায় আছে সংসদ ভবনের সামনের রাস্তাটি শুধু ঢাকা শহর নয় আমার জানা মতে সারা বাংলাদেশের সবচেয়ে প্রশস্ততম রাস্তা সংসদ ভবনের সামনে বসার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে বিকালের পর থেকে দর্শনার্থীদের সংখ্যা বাড়তে থাকে যেখানে বসে দর্শনার্থীরা ফুচকা চটপটি আইসক্রিম বাদাম চা কফি সহ অন্যান্য খাবারের স্বাদ নিতে পারেন স্থপতি লুইয়াই কানের নকশায় নির্মিত সংসদ ভবনের মাঝখানে রয়েছে প্রধান হল যেখানে বসে সংসদ সদস্যগণ পার্লামেন্টের কাজ করেন জাতীয় সংসদ ভবন নয়তলা বিশিষ্ট হলেও মাত্র তিনটি তলার সাথে অনুভূমিক যোগাযোগ রয়েছে এবং মাটির উপরের কাঠামোর উচ্চতা প্রায় পঞ্চাশ মিটার জাতীয় সংসদ ভবনের মূল কমপ্লেক্সটি নয়টি ভাগে বিভক্ত কৃত্রিম লেক পরিবেষ্টিত জাতীয় সংসদ ভবনকে দেখলে পানির উপর ভেসে থাকা ভবন বলেই মনে হয় সংসদ ভবনের উত্তর দিকে আছে সবুজ ঘাসের বাগান সংসদ ভবনের ভিতরের নকশাতেও নতুনত্ব রয়েছে যে কেউ সেখানে হারিয়ে যেতে পারেন ভেতরে চলাচলের দিক নির্দেশনা দেওয়া থাকলেও অনেক পরিচিত জনরাও মাঝে মাঝে হারিয়ে যান দর্শক আপনারা যারা সংসদ ভবনের সৌন্দর্যকে উপভোগ করতে চান তারা দিনে বা রাতে যে কোনো মুহূর্তে আসতে পারেন আর যদি বিকালের দিকে আসেন তাহলে দিন রাত দুটোই উপভোগ করতে পারবেন আমাদের চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের আবারও থ্যাংক ইউ আর যারা করেননি তারা এখনই করে নিতে পারেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান থ্যাংকস ফর ওয়াচিং